মধ্যরাতে রাস্তা হাঁটা শহীদ মিনারে সূর্য দেখা মোদের গর্ব মোদের আশা স্বাধীনতা স্বাধীনতা Show. sure. স্বাধীনতা হয় যে খবর ছাব্বিশে মার্চ ষোলোই ডিসেম্বর স্বাধীনতা পলাশি বাগানে সূর্যাস্ত যায় খরস্রোতা নদী স্রোতহারা দেখতে চাও পাবি না দেখা বুকের গভীরে